একজন বৃদ্ধ লোক একদা খেদমতে হাজির হয়ে আরজ করলেন তওবা করতে এসেছি তবে অনেক দেরি হয়ে গেছে জবাবে হজরত শাকিব বালকি রহমতুল্লাহ আলাহি বললেন মৃত্যুর পূর্ব মুহূর্তটি পর্যন্তই তাওবার সময় সুতরাং মোটেও দেরি হয়নি যার ভিতরটা বাহ্যিক আচার আচরণের তুলনায় উত্তম সে আল্লাহর তার ভিতর বাইরে কোনো পার্থক্য নেই সে ব্যক্তি আলেম